হ্যালো কী অবস্থা প্রাচীনকাল থেকেই বিভিন্ন সবজি যেমন গাজর আলু বিট শিম ইত্যাদির সাথে মাছ বা মাংস যোগ করে অল্প আঁচে দীর্ঘক্ষণ ধরে রান্না করা হতো স্টিউ ভাত দিয়ে এটি যত না মজা তার চাইতে মজা পোলাও দিয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাই চার থেকে পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা ক্যাপসিকাম একটি কিউব করে কাটা তিনটি টমেটো কিউব করে কাটা একশো গ্রাম বরবটি ছোট করে কাটা তিনটি মাঝারি সাইজের আলু কিউব করে কাটা হাফ বিটরুট কিউব করে কাটা দুটি গাজর কিউব করে কাটা এক কেজি হাড় ছাড়া গরুর গোস্ত কিউব করে কেটে নিতে হবে একে হাফ চা চামচ গোলমরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে প্যানে বাটার নিব আপনি চাইলে অন্য কোনো তেল নিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো টেস্ট পেতে হলে আপনাকে বাটারই নিতে হবে বাটার তাপে গলে এলে এতে গোস্তগুলো দিয়ে দিতে হবে এরকম আলাদা করে ভাজবেন তা না হলে গোস্ত ভাজির রং বাদামি আসবে না আমি দুইবারে গোস্তগুলোকে ভেজে নিব প্যানের নিচে দেখা যাবে যে পোড়া লাগতে শুরু করেছে এটা কিন্তু নষ্ট করা যাবে না এ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার সামনে আসবে প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিব খানিক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর এতে বিট আলু এবং গাজরগুলো দিয়ে হালকা দুই মিনিট ভেজে নেব এরপর টমেটো এবং লবণ যোগ করে নেব আদা রসুন পেস্ট এক টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব এবার সব কিছুকে ভালো মতো দুই মিনিট ধরে নাড়ব এরপর আমি দিব ওয়েস্টার সস দুই টেবিল চামচ ওয়েস্টার সসটা স্টিউতে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে যেগুলো অন্য কোনো সস দিয়ে সাধারণত আসে না তাই চেষ্টা করব ওয়েস্টার সসটাই ব্যবহার করার জন্য ভাজা মাংসের টুকরোগুলো ঢেলে দিব সব কিছুকে নিয়ে ভালো করে দুই মিনিট ভাজার পরে ক্যাপসিকাম বরবটি কাঁচামরিচ এবং লাল মরিচগুলো দিয়ে দিব আমি ঝাল খেতে পছন্দ করি তাই দুই চা চামচ মরিচ দিয়েছি এবার এদেরকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব কষানোর পরে প্রায় এক লিটারের মতো পানি এতে দিয়ে দেব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো স্টিউয়ের বৈশিষ্ট্যই হলো অল্প আঁচে রান্না করা এবং রান্নার ঝোলটা মাখা মাখা হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে স্টিউতে দিয়ে দিব এবার আবার স্টিউটাকে ভালো করে নাড়াচাড়া করে বিশ থেকে আধা ঘন্টার মতো চুলায় রেখে দিব মাঝে মাঝে নাড়া দিতে হবে তা না হলে নিচে পোর ধরে যেতে পারে যখন দেখব ঝোলটা মাখামাখা হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিব এর মধ্যে অবশ্যই গরুর গোস্ত সিদ্ধ হয়ে গিয়েছে এটি অসম্ভব পুষ্টিকর একটি খাবার বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ